নিয়োগ দুর্নীতিকাণ্ডে বনোয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা সূত্রের খবর ইতিমধ্যে প্রচুর নথি উদ্ধার করেছে সিবিআই উদ্ধার হয়েছে ছটি ব্যাগ ওই নথির সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড় যোগ রয়েছে বলে দাবি সিবিআইয়ের তবে এখনও খোঁজ চলছে বিধায়কের মোবাইলের সিবিআইয়ের কথায় বাড়ির পাশের পুকুরে মোবাইল ফেলে দিয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সেই মোবাইলের খোঁজে শুক্রবার রাত থেকে বিধায়কের বাড়ির পাশের পুকুরে পাম্প চালিয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই উল্লেখ্য শুক্রবার বেলা একটা নাগাদ বড়ুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তদন্তকারী দলের গাড়ি বিধায়কের বাড়িতে প্রবেশ করতেই দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় এরপর টানা তিরিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে মোবাইল জল মারা চলছে পুকুরে সেটা দেখতে একটু এসেছিলাম প্রচুর লোকজন সিবিআই লোক এসছে স্থানীয় নেতারা অনেক চলেছিলেন হ্যাঁ সেই হিসাবে আমরা এসেছিল এই ঘটনা তো ঘটারই ছিল ওটা পশ্চিমবাংলা জুড়েতে মেলা চলছে সেই মেলারই এখানে একটা অঙ্গ